আবার কথা কস খবর দিয়ে দেবো গেলাম তোর মতো চিনি আর মারি না আয় মারো লাগ কাইটা কো বাবা নাই দেবো গেলাম যা আয় আয় আয় কি করো দেখতেছেন না কানেকশন দিতেছি তুই এখানে কানেকশন দিচ্ছিস এটা তো তোর গলি না তুই অন্য গলি থেকে কানেকশন দিচ্ছ কে এগুলো কি কারো বাপের আবার মুখে মুখে কথা কস এগুলো আমার যা বাইরা কখন আর এই গলিতে ঢুকবি না যা আপনার ব্যবসা আপনি করবেন আমার ব্যবসা আমি করবো আমার শত্রুতা আছে এটা আমার ব্যবসা শিখাস তুই আমার ব্যবসার দিয়ে আমার কর্মচারী ভাগাই নেওয়া আবার আমার ব্যবসা শিখাইতে আমি আপনার ব্যবসা পরে দেড় টাকা বেশি দিচ্ছি আমার আছে আর আপনার কানেকশনই তো ঠিক নেই লাইন ঠিক করেন দেখবেন কাস্টমার এমনিতে আবার আমার জ্ঞান বাইরা বাইরা যা বাইরে মুখে আপনি কি ক্ষমতা দেখাতেছেন আকবর ভাই ওই বাট তোর লগে কি ক্ষমতা থাকবো গায়ে দিতেছেন রিয়ার নাম আপনি কিন্তু বেয়াদবি করেন না আবার এই ফালাবো জায়গায় আবার কথা খবর দিয়ে গেলাম আচ্ছা। তিনি যা আয় আয় আয় কেমন যা আর কাকা আপনিও কাকা ফলাফল কি শুরু করছে এগুলা আবার আবার